<laughs> শালিকে বলছি ভালো জিনিস কিছু খাওয়াবো কিন্তু শালি তো বলছে যে আমি খাবো oh দেখলে কে বলবে মানুষ আমাকে হনুমান মাধব পাপা এই দেখ পাপা এই যো এখানে এখানে আমি ভিডিও রেকর্ডিং কেমন সাবিনা ধরো কেউ ধরো কোনো ইউটিউবার থাকলে তোমার সামনে এরকম ফোন নিয়ে আমি এরকম ফোন নিয়ে ভিডিও বানাচ্ছি ধরো কেউ ধরো এরকম বলছে ক্যামেরা তুলছে হ্যালো বন্ধুরা চলো তোমরা এক্ষুনি আগে যাচ্ছি চলো একটু দেখো তোমরা এবারে কী মজা হয় ধরো এরকম অচেনা ছেলে ধরো এরকম বসে ভিডিও বানাচ্ছে ক্যামেরার সামনে এরকম ধরো বলছে তোমার ওখানে কী ফিল হবে ছেলেটা পাগল আর না ক্যামেরা তো ভিডিও কলও করছে না কিছু না তাই তো সবাই জানে না এখন ভিডিও করে জানে এরকম বয়স্ক কোনো দেখছে কালকে পাশে বলছে বলছে যে যার বলছে তার করছে পাশে ধরো মহিলাকে ধরো দেখছে আর হাসছে সেই ছেলেটার রিয়াকশানটা ভিডিও বানাতে গেলে লজ্জা চলবে আর ওই লজ্জাটাই আমার ভিডিওটা বানাতে পারি Yeah, gang gang hay sao đó Punjab National Bank rồi. Bukai. Guara. Guara, Guara কেন? আরে সাতটা। দেখো বন্ধুরা এত ভিড় এত জ্যাম এখানে। ঠিক আছে। তোমরা তো ব্যাগ কোথাও না ওরা যাওয়া সরকারের মনে। ওখানে না কিছু এই ভিডিও Jangan lupa like, share, dan subscribe ya. 谢谢。 বড় হলে ইউটিউবার হবি তো এদের চিন্তা নেই কেউ ভিডিও ভিডিও বানাবি রে সাবিনা কত ক্লাস করছো বারো হ্যাঁ সাবিনা এখন এবারে এই বছরটা বারো ক্লাস করে পরে দিতে পারে হয় আর টানা যায় সামনে বিয়ে শাদি করবে ওইটাই তো কালকে বলছিলাম তো আমি বলি আমার মেয়ে ব্র্যান্ডেড জুতো পরে যাচ্ছে অ্যাপেল অ্যাপেলে আমার মেয়ে আইফোনের ব্র্যান্ড কিনেছে ব্র্যান্ড সেকেন্ড সেকেন্ড ব্রিজ ঘুরিয়ে তারপরে

রেখে দিয়েছে লোকেরা দেখবে বলে পাবলিকের জন্য এত হেল্প কাল নাই মানে শ্বশুরবাড়ি এইখানে যে জামাই খাতির ভালো করেই করতে পারে বলে জামাই জন্য রেখে দেবে এই চলে এসেছে তো গাই সেখানে মনে হয় নেমন্তন্নর জন্য কাজ ছাপিয়ে রেখে দিয়েছে এই যে কার্ড অফিস মানে এটা তো এটা বিয়ের কার্ড ছাপা এটা এটা কিছু সোনাপট্টির মোড় এখানে এসেছিলাম না এই সাইডে পুরো হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম একবার মনে হয় এই যে তাহলে আমি বন্ধুরা অনেক অনেক জায়গায় আমি ভয়েস করতে পারিনি তো তার জন্য সরি তবু আমি চেষ্টা করবো আরও একটু ভালো ভালো ব্লগ নিয়ে আসার কি হলা কি হলা জুতো ছিঁড়ে গেছে যা তুমি তো একটা জুতো সাথে করে নিয়ে আসতে পারছো আমার শালির জুতো ছিঁড়ে গেছে এখন মজার কথা এই যে এই যে এখন জুতো ছিঁড়ে গেছে চলো না হাতে করে না দেখেছো এসব হচ্ছে কি বলো এসব দোকানদার সুযোগে সদ ব্যবহার করছে ও দেখতে পেয়ে জানে পাঁচ টাকা ছাড়বো এক্ষুনি আমার শালি এখন চেপকাচ্ছে নো নো আমার এরকম ভিডিও করলে হবে নাকি না না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই অডিয়েন্স পাবলিক পাবলিক অডিয়েন্সকে দেখাতে হবে ধরো ধরো চলো এটা এটা কি বাজার কালনার চপ বাজারের ভেতর দিয়ে ঢুকছি চপ বাজার গাইস দেখো কেমন দেখেছো আমরা এসেছি একদম কালনা থেকে কালনা থেকে মনে হয় কোম্পানির মানুষ স্যারকে দেখতে পেয়ে গেছি ছেলে রয়েছে কিন্তু এখন মিট করলাম না সেই যে আমার পাশে একটা স্কুল তোমার বউরা যেটাই করতো তারপরে এখন সাধু করছে কি এই স্কুলটার নাম কি আচ্ছা, এই ব্যাপার আরেকবার আরেকবার না দাঁড়া ক্যামেরার তো ব্যাকে তো এই এই ব্যাগ ব্যাগ মানে এই বুঝলে ব্যাগ মানে এই ব্যাগ বুঝলে দেখুনি কিরকম করে ধরে যখন ঘুরে যাবে কিরকম এরকম ঘুরে গেল ক্যামেরা হ্যাঁ ক্যাম খাবি না খাবি না খাবি काबिलियत तो नहीं है तो हेल्प करना है গেছে এখন মজার কথা এই যে চলো এসব হচ্ছে কি সব দোকানদার ব্যবহার দেখতে পেয়ে জানে পুরস্কার টাকা ছাড় experience siya